আসসালামু আলাইকুম আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও কয়েকজন ভাই কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন সেগুলোর উত্তরসহ কিছু ইম্পর্টেন্ট আরবি শব্দার্থ ও শেষে বাক্য গঠন আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন শুরু করা যাক কমেন্ট বক্সের প্রশ্নের উত্তর নিয়ে ট্যাব আরবিতে বলে কম্পিউটার আল ওয়াহি ট্যাব আরবিতে বলে কম্পিউটার আল ওয়াহি জুতাকে বলা হয় জেজমা অথবা আহজিয়া জেজমা অথবা আহজিয়া স্যান্ডেলকে বলা হয় সিপসিপ অথবা হাজিয়ান অথবা নাল স্যান্ডেলকে বলা হয় সিপসিপ হাজিয়ান অথবা নাল বডি স্প্রেকে বলা হয় বেখাক জিসম বেখাক জেসম আর বডি লোশনকে বলা হয় মোরতাব জিসম মোরতাব জিসম ইস্টিকার আরবিতে মুলসাগ মুলসাগ অর্থ স্টিকার বরফকে বলা হয় তালস তালস অথবা বুজা তালস অথবা বুজা অর্থ বরফ অথবা আইসক্রিম সমান আরবিতে ইউসৌই ইউসৌই অর্থ সমান বাধা আরবিতে ইওয়াগ ইওয়াগ অর্থ বাধা লাহাম অর্থ মাংস সামাক অর্থ মাছ জুবদা অর্থ মাখন জুবদা অর্থ মাখন আবার যদি কেউ প্রশ্ন করে যে দই আরবি কি দই আরবি হবে জুবাদি জুবাদি অর্থ দই ফিলফিল অথবা ফুলফুল অর্থ মরিচ হালুয়া অর্থ মিষ্টান্ন হালুয়া মিষ্টান্ন বা মিষ্টি আসাল অর্থ মধু গাওয়া অর্থ কফি তুম রসুন জাঞ্জাবিল আদা বেদ ডিম আসির জুস নেক্সট জয়তুন জলপাই জলপাইকে বলা হয় জয়তুন পর্তুগাল কমলা অথবা মাল্টা কমলা অথবা মাল্টাকে বলা হয় পর্তুগাল আম্বাজ অথবা মাঙ্গ অর্থ আম আম্বাজ অথবা মাঙ্গা অর্থ আম আনানাস আনারস বুজা আইসক্রিম অথবা তালস তুফা অর্থ আফেল মোজ অথবা মাউজ অর্থ কলা ইনাব অর্থ আঙ্গুর সুক্কার অর্থ চিনি তামুর বা তামার অর্থ খেজুর তামার বা তামুর অর্থ খেজুর ইয়াতিন অর্থ কুমড়া আবার কুমড়াকে গেরাও বলে গেরা অর্থ কুমড়া তাম অর্থ খাদ্য রুজ ভাত নেক্সট রুম্মান অর্থ ডালিম নারজিল অর্থ নারিকেল নারিজিল অর্থ নারিকেল তমাতিন অর্থ টমেটা তিন অর্থ ডুমুর তিন অর্থ ডুমুর হাবহাব অথবা বৃত্তিক অর্থ তরমুজ হাবহাব অথবা বৃত্তিক অর্থ তরমুজ হালিব অর্থ দুধ বামিয়া অর্থ ঢ্যাঁড়স আরবিতে বামিয়া অর্থ ঢ্যাঁড়স কুরুম বা মাল্প অর্থ বাঁধাকপি কুরুম অথবা মালফু অথবা মাল্প অর্থ বাঁধাকপি খেয়াল রাখবেন আবার মালাপ অর্থ ফাইল অফিসের যে কাগজপত্রের ফাইল তাকে বলা হয় মালাপ না অর্থ পুদিনা পাতা না না অর্থ পুদিনা পাতা তাম্বুল অর্থ পান জোড়া অর্থ মটর মাহির অর্থ দক্ষ কোনো কিছুর দক্ষ যে ব্যক্তি তাকে বলা হয় মাহির ইয়ামিনী অর্থ ডাইনপন্থী আবার ইয়ামেন দেশের অধিবাসীদেরকে বলা হয় ইয়ামিনী মাসুল অর্থ দায়ী খ্রিস্টানের বা কোনো যে দায়িত্বে থাকে তাকে বলা হয় মাসুল মজরিম অর্থ দোষী মজরিম দোষী বা অপরাধী যে ভুক্তভোগী তাকে বলা হয় মাজলুম জিসমি অর্থ দৈহিক বা শারীরিক বাইদ অর্থ দূরবর্তী বাইদ অর্থ দূরবর্তী বা দূর আর গেরিব অর্থ নিকটে দুব্বা অর্থ কদু বা লাউ বাসাল অর্থ পেঁয়াজ খিয়ার অর্থ শশা বাজিনজান অর্থ বেগুন ক্ষুদ্রাওয়ার্থ অর্থ সবজি অথবা শাকসবজি ফিজিল অর্থ মোলা ফিজিল অর্থ মোলা সাবুন অর্থ শ্যাম্পু আবির বা ইতর অর্থ সুগন্ধি আবির বা ইতর অর্থ সুগন্ধি সাবুন অর্থ সাবান জেব্বা অর্থ মেহেদি সরসর অর্থ তেলাপোকা ফাসুন অর্থ কোঠার বা কোড়াল ফাসুন অর্থ কোঠার বা কোড়াল মোসা অর্থ খোর সিক্কিন অর্থ চাকু আমা অর্থ অন্ধ আমা অর্থ অন্ধ অন্ধ ব্যক্তিকে বলা হয় আমা হয়তো আপনি কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না কেউ আপনাকে বলছে লেশ মাইসুপ ইনতে আমা তুমি দেখছো না কেন তুমি কি অন্ধ নাম অর্থ হাঁ অথবা জি নাম অর্থ হাঁ অথবা জি মিনসার অর্থ করাত বা হ্যাক্স করাত অথবা হ্যাক্স ব্লেড এই ধরনের জিনিসকে বলা হয় মিনসার মাতারগা অথবা সাকুশ অর্থ হাতুড়ি কুফফাজ অর্থ হাতমোজা মোজা উফাজ অর্থ হাতমোজা এখানে বানান ভুল হয়েছে সায়াতুল ইয়াদ অর্থ হাত ঘড়ি মিন্দিল অর্থ রুমাল আবি আরেফ আমি জানতে চাই আবি আরেফ আমি জানতে চাই আমা অর্থ অন্ধ নাম অর্থ হাঁ অথবা জি ইংলিশ টুপিকে বলা হয় কুব্বা খুজা অর্থ হেলমেট খুজা অর্থ হেলমেট কোনো বিষয় সম্পর্কে আপনি জানেন না সেই বিষয়ে আপনি কাউকে প্রশ্ন করছেন ইনতা আরেফ তুমি কি জানো ইনতা আরেফ তুমি জানো সে যদি না জানে বলবে আমি জানি না আনা মা আরেফ আনা মা আরেফ আর যদি জানে তাহলে বলবে আনা আরেফ আনা আরেফ আবি আরেফ অর্থ আমি জানতে চাই আবে আরেফ আমি জানতে চাই নেক্সট এনতে ফাহাম তুমি বুঝেছ কোনো বিষয় যদি কাউকে আপনি প্রশ্ন করেন বিষয়টি সে বুঝেছে কিনা বলবেন এনতে ফাহাম তুমি বুঝেছ সে যদি বুঝে থাকে বলবে আনা ফাহামত আমি বুঝতে পেরেছি আর যদি না বুঝতে পারে বলবে আনা মা ফাহামত আমি বুঝতে পারিনি আনা মা ফাহামত আমি বুঝতে পারিনি আনা ফাহাম আমি বুঝি আনা ফাহামত আমি বুঝতে পেরেছিলাম আনা বা ফাহাম অর্থ আমি বুঝব ভার্বের আগে যদি একটি বা যুক্ত করা হয় তাহলে এটা ভবিষ্যৎকাল হয়ে যাবে যেমন ফাহামের আগে বা যুক্ত করা হয়েছে আর ভার্বের পরে যদি একটি তা যুক্ত করা হয় তাহলে সেটা অতীতকাল হয়ে যাবে যেমন ফাহাম শব্দের শেষে একটা তা যুক্ত হয়ে আনা ফাহামত আমি বুঝতে পেরেছিলাম এটা অতীতকাল হয়ে যাবে এভাবে আপনারা অতীত বর্তমান ভবিষ্যৎকাল বুঝতে পারবেন আনা আবি ফাহাম আমি বুঝতে চাই আনা আবি ফাহাম আমি বুঝতে চাই